আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আজকে এস্টিমেলে দিতে পারবো আজকে পর্ব আমরা নয়টি বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি বিষয়গুলোর মধ্যে প্রথমটি হচ্ছে এস ওয়ান ট্যাগ এস ওয়ানটা একটি বুল কাজ হচ্ছে বুলডের মতো লেখা বড় করা চলুন আমরা এই কাজটি দেখে আসি প্রথম আমরা বাংলাদেশে এস ওয়ান একটি ইকে এক ক্লুজ দিব এর ক্লোজ হবে ওয়ান আবার কতগুলো ট্যাগ সিঙ্গেল আছে যেমন বডি বডি বলতেছি বিয়ার ব্রেক ব্রেক এটা সিঙ্গেল এটা কিন্তু ডবল দেখেন এটা ডবল এবার সেভ করে আমরা ফাইলটি ওপেন করে দেখবো এখানে কিন্তু আমাদের লিকাটি বড় হয়েছে যেটাকে আমরা এস ওয়ান ট্যাগ এরকম কিন্তু ছয়টা ট্যাগ রয়েছে এস টু এস টু ট্যাগটি কিন্তু লিখে একটু ছোটো হবে এই যে দেখেন রিজোর্ট দিলে লিকাটি আর একটু ছোটো হয়ে গেছে এস থ্রি রয়েছে আমরা সবটাকে একবার দেখব তাই আমরা এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে ইন্টার এটা এস ওয়ান ট্যাক এরপর এই দেখ দেওয়ার জন্য আবার ফেস্ট করে এদিকে এই দিকে এটা হচ্ছে এই স্পুর ট্যাগ আমি আগে বলেছি এই সিক্স ট্যাগ পর্যন্ত রয়েছে এবার আমরা সেভ করার রিলুট দিয়ে দেখি একটু আমাদের লিকাগুলো কি পরিবর্তন হয়েছে কি আমাদের লিকাগুলো পরিবর্তন হয়েছে আমাদের প্রথম লিকাটি এস ওয়ান ট্যাগ দ্বারা তৈরি তাই আমাদের প্রথম লিকাটি একটু বড় হয়েছে দ্বিতীয় লিকাটি এস টু তাই একটু মিডিয়াম তৃতীয় লিকাটি এস থ্রি দিয়ে তাই আর একটু সুটো এরকম করে সব ট্যাগ কিন্তু হয়ে গেছে এবার আমরা ইমেজ কিভাবে এখানে আনতে হয় তা নিয়ে আলোচনা করব ইন্টার দিয়ে ইমেজ কিন্তু সিঙ্গেল ট্যাগ সিঙ্গেল ট্যাগ দেওয়ার জন্য আই আইএমজি লিখে I'm আবার এন্টার দিয়ে আমরা ইমেজ লিখব ইমেজ দিয়ে এবার এদিকে এদিকে আমরা দুটি কোলন দিয়ে লুজ ট্যাগ দিব এদিকে ইকুয়াল দিতে হবে এবার মাঝখানে আমরা যে ছবিটি দিতে চাচ্ছি সেই ছবিটি কিন্তু এনে ফেস্ট করে দিব লিঙ্কটা লিঙ্ক আনার জন্য আমি এখানে এই ছবিটা আনবো তাই এখানে ক্লিক করে প্রপার্টিসে চলে যাব এরপর লোকেশন লোকেশন ধরার জন্য এইটা কপি করে আমরা গুগলে একটি নিউটিউব ওপেন করে এখানে পেস্ট করব এবার রেজাল্ট আমরা যে ছবিটি আনতে চাচ্ছি সেই ছবিটিতে ক্লিক করে এবার এই লিঙ্কটি কপি করব এটি পেস্ট করলে এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা যদি লুট দিয়ে দেখি যে আমাদের হয়েছে কাজ হয়েছে কিনা হ্যাঁ আমাদের ছবিটি কিন্তু চলে আসছে এবার আমরা পি ট্যাগটি সম্পর্কে আলোচনা করব ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যা দিয়ে আমরা প্র্যাগাপ লিখি প্র্যাগাপ লিখার জন্য পিট ট্যাগ সিঙ্গেল না ডবল ট্যাগ এখানে আমি আবার প্রি ট্যাগ দিতে পারবো পি দেওয়ার জন্য আমি এই একটি কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে একবার এইখানে একবার এইখানে একবার আবার এইখানে একবার দিয়ে একবার দিয়ে

সাইজ বড় হয়ে গেছে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম